আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা আবার কেমন আছেন সবাই আমরা এখন আছি সে মায়ামিতে গরম গরম চা খাচ্ছি কেমন ঠান্ডা আসিফ খুব বেশি না আবার খুব কম না কি রে ঠান্ডা লাগে নাই কোনো ঠান্ডা ফাহাদ ভিডিও চলে মামা ভিডিও চলে মামা ভিডিও চলে ফেসবুকে দেখো হাতকে দেখাও তোমার হাত মিশে কেন ভাত সোলেমান সবাই জীবনে তো অনেক টি-শার্ট কিন্তু এটা না কোনটা কোনটা কয় এটা আমরা কে কে কে খালি গেছে চেক হ্যাঁ, করতে কাছে বাবা তুই দূরে দূরে থাকস কেন কাছে ক্যামেরা সব দেখা যায় ওই জায়গায় একটা ক্যামেরা সব সব সব সব আমাদের সাথে আরো দুটা মানুষ আছে যে ওই ওখান থেকে বেরিয়েছে আসতেছে ওই যে দেখেন ওই যে নতুন নতুন আমদানি আমরা ভাগলাম যে সামনে ক্যামেরার সামনে তোরা কিছু করি নাই হ্যাঁ ওরা ব্যাটারি পানিটা চার্জ দিতে গেছে এই দেখ আমার এখন চার চার চার আট চার চার চার যা তো আমরা যাচ্ছি একটা জায়গায় সেই জায়গাটা অনেক দূরে আমরা অনেক মজা করতে যাচ্ছি অনেক মজা করতে অনেক মজা হবে অনেক মজা হবে মজা তো পেন্ডাপে করে নিয়েছি ভাই ও আবার ভিতরে না ক্যামেরার ভিতরে মারুন চিন্তা আমরা অনেক মজা নিয়ে আসছি পেন ড্রাইভে করে আমরা সেই মজাগুলা মজা করতে দেখবো আর মজা করে দেখবো আর একটা কথা আছে একটা দেখবি না হ্যাঁ কি আমার তো এখন ঠান্ডা নাই যতটা ঠান্ডা লাগে মানে তো বাইক চালালে তারা এই অবস্থা আমরা চালাইছি আমরা বড় আসছে বাইক চোর কিরে ছেড়ে আসলি টয়লেটে কিছু দিয়ে আসছে আর কি গিফট সো লেটস গো আমরা তিনটা বাইক নিয়ে আসছি ঢাকা থেকে আর গাড়ির মধ্যে হয়েছে অনেকগুলা মাল যেখানে গাড়িতে কেউ বসা নাই কিন্তু গাড়ি অনেক লো হয়ে আছে কারণ এটার ভিতরে অনেক বেশি products so let's go thanks for watching this video মামা তুমি দূরে দূরে আবার মুখের থেকে কি বের করে গুলা কুয়াশা আবার কি বাইরে না হ্যালো রহিম ভাই হ্যালো রহিম ভাই মামা একটা মেসেজ দিয়ে একটা মেসেজ ভালো মতো আরে তুমি না আমার বন্ধু কিরে ভাত করে কি Sagar thanks for watching this vlog vlog আচ্ছা ব্লগ করে না আচ্ছা, তো অনেক দিন তাই ব্লগ করে লাইছি বেশি না চার দিন করে না একটা ব্লগ আসতেছে ফ্যামিলি ব্লগ অনেক মজা হবে অনেক স্পেশাল ব্লগ সবাই দেখবেন আসতেছে সামনে সবার দাওয়াত রইল বুঝছেন কাউরে জানতে সবার দাওয়াত হ্যাঁ। সবাই নিজ আয়া পড়েন গোসায় গোসায় বেশি দিন নাই এতদিন পর আমি আসছি